হাই আসসালামু আলাইকুম আমি আজওয়াত তাইসিন আমি বাংলাদেশি একজন স্টুডেন্ট যে মালয়েশিয়াতে বর্তমানে ইন্টি ইন্টারন্যাশনাল কলেজ সুবাংয়ে পড়াশোনা করছি আমি এখানে ফাউন্ডেশন ইন সায়েন্স পড়তেছি এটা আমার থার্ড সেমিস্টার চলতেছে আপনারা যদি এখানে পড়তে চান অবশ্যই ধরুন সাহেবের সাথে যোগাযোগ করবেন এবং কি এখানে পড়ার মান অনেক ভালো বাংলাদেশের তুলনায় তারপরে মানে এটা না যে বাংলাদেশের মান ভালো না বাংলাদেশের মান ভালো বাট এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কেস যারা আর কি বেস করতে চায় যেমন ক্যানাডা অস্ট্রেলিয়া এবং বিভিন্ন দেশে যারা পড়াশোনা করতে চায় তাদের জন্য আমার মনে হয় যে মালয়েশিয়াতে ফার্স্ট যে ফাউন্ডেশনটা করে এবং পরবর্তীতে ওখানে গিয়ে আপনার বিএসসি বা আপনার বিবিএটা করলে ভালো হবে আমার আমার বাবা তিনি উনি রেদন সাহেবের ভিডিও দেখছিল ইউটিউবে তো উনি ওখান থেকে ওনার সাথে যোগাযোগ হয়েছে এবং তিনি আমাকে অনেক হেল্প করছে এখন ফার্স্ট অফ অল প্রসেসিংটা কিন্তু একটু সময় লাগে এটার জন্য কেউ কোনো কমপ্লেন বা অনেক সময় দেখা যায় যে মানুষজন বিরক্ত হয়ে যায় যে ভাই আর কত দিন আর কত দিন ভাই অনেক দুই মাস তো চলে গেছে এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে যে আপনার সার্টিফিকেটগুলো আপনাকে কত দূর নিয়ে যেতে পারবে কারণ কি আপনার সার্টিফিকেট যদি স্ট্রং থাকে মনে করেন ভালো গ্রেডস বা ভালো মার্কস থাকে তাহলে আপনার প্রসেসিংয়ে কম সময় লাগবে আর যদি একটু দুর্বল থাকে তাহলে একটু বেশি সময় লাগতে পারে কেউ যদি মালয়েশিয়াতে পড়াশোনা করতে চায় যেমন মালয়েশিয়াতে ইনটি ইনটি ইন্টারন্যাশনাল পরে সেগি আছে লিঙ্কন অ্যান্ড মেনি আদার ইউনিভার্সিটিস অনেক অনেক অসংখ্য ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে স্পেসিফিকলি একটা সাবজেক্টের উপর সবাই আর স্কিলস তো আপনার যদি যে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান আপনার রেদন সাহেবের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন